আর সর্বাপেক্ষা মন্দ সেই ব্যক্তি যে পরে তাওবা করা যাবে এই আশায় পাপ কাজে লিপ্ত হয় এবং তাওবা এ আশায় বিলম্বিত করে যে জীবনের বহুদিন তো সামনে পড়ে আছে নিদ্রা যাওয়ার সময় মৃত্যু চিন্তাটা বালিশের নিচে রেখে বিছানায় যেও আর নিদ্রা থেকে জাগ্রত হয়ে মনে মনে চিন্তা করো যে তোমার পিতা এবং পিতামহও এই দুনিয়াতে ছিলেন কিন্তু এখন তারা নেই